সুন্দর গু পাল নন্দের দুলাল ব্রজের রাখালো হরি হরি রে ব্রজের রাখালো হরি শহরি রাঙা পায় সোনারি নুপুর পায় না শহরি রাঙা বাঁশরি বাজায় হরি রাধা রাধা নাম ধরি তুমি সুন্দর গু খালো শাশুর শিকনকে মদন মোহন বেশ ঋষি কিশোর নাচে ময়রারে ময়রি চাষর ত্রিকোণকে মদন মোহন বেশ ঋষি কিশোর নাচে ময়রারে ময়রি কদম বেরি তলে আমার গোবিন্দ খেলে I don't know. কারো কত লোক তৈরি তুমি সুন্দর রাখালো হরি হরি রে রকের রাখালো হরি করছি কোন কেশ মদন মোহন বেশ ঋষি কিশোর নাচে ময়ূরারে ময়োগী আলোক দিলকে ভালো বনফুল আচল করি তুমি সুন্দর দুর্বালো নন্দের দোলালো রবের রাখালো হরি হরি রে ব্রজের রাখালো হরি বাৎসল্য মায়ায় তো তবু কৃপায় সাহে গৌর আমারি বাৎসল্য মায়া তো তবু কৃপায় সাহে গৌর কানাই আমারি অবাত গলে গায় নাচে হয়ে বলা সরবজপুরী তুমি সুন্দর ভালো নন্দের দোলানো ব্রজেরা আলো হরি হরি রে ব্রজের রাখালো হরি নব নপুর পায় নাচে বাবা নাচে হরি রাঙা পায় বাঁশরি বাজায় হরি রাধা রাধা নাম ধরি তুমি সুন্দর পাল তোলালো আলো pra